সাংবাদিকদের অনেক কষ্ট আছে অনেক ব্যথা আছে এ পর্যন্ত আমি আশা যত পত্রিকার বর্ষপ্রদর্শন আমাকে রাখছেন সবারকে স্মরণ করছি তার কর্মের কারণে যে একটা পত্রিকা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আরও শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছুই ওনার করা ছিল যখন জানুয়ারি মাসে এখানে শুরু করি পত্রিকার কার্যক্রমটা এই রুমেই স্যার ছিল তখন তখন আমরা একটা খুব আচ্ছা, আচ্ছা, একটা ছবি একটা ছবি